দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো লেজার দিয়ে ড্রোন ও রকেট ভূপাতিত করবে ইসরায়েল এরপরেই জানিয়ে দিব যেসব কারণে অনিবার্য হয়ে উঠেছে ইসরায়েলের পতন আরও জানিয়ে দিব ইরাক ও সিরিয়ার তেল সম্পাদক খাদ্য লুটপাট অব্যাহত রেখেছে মার্কিন সেনারা আর থাকছে সিরিয়ায় মার্কিন টহল সেনাদলকে বাধা দিল রুশ বাহিনী এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা শেখ জাররা হতে ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি পুলিশের হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়তুল্লাহ হিল ওজামা খামেনি ইসরায়েলের পতনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন সে সময় তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আগামী পঁচিশ বছরের মধ্যে এ অঞ্চলে ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না সর্বোচ্চ নেতার এই ভবিষ্যৎবাণী দ্রুতই ফলতে শুরু করেছে এবং সারা বিশ্ব দেখতে পাচ্ছে দখলদার ইসরায়েল আজ ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি গাজায় বারো দিনের যুদ্ধে ইসরায়েলের পরাজয় ত্বরান্বিত করেছে স্থানীয় ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে ইসরায়েলি কর্মকর্তারা দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ইহুদিদেরকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে এ অঞ্চলে এনে জড়ো করেছিল কিন্তু এখানে এসে ইহুদিরা উল্টো চিত্র দেখতে পাচ্ছে তারা বুঝতে পারছে তাদের সঙ্গে প্রতারণা কল্পনা করা হয়েছে এবং মিথ্যা আশ্বাস দিয়ে এখানে আনা হয়েছে সে কারণে অভিবাসী ইহুদিরা ধীরে ধীরে এ অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে খোদ ইসরায়েলের এক পরিসংখ্যানে দেখা গেছে উনিশশো সাল থেকে দুই সাল এর মধ্যে সাত লাখ বিশ হাজারের বেশি ইহুদি অভিবাসী এ অঞ্চল ছেড়ে চলে গেছে এবং তারা আর কখনোই ফিরে আসেনি দুই সালেও বহু সংখ্যক ইহুদি এ অঞ্চল ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে এবং ষোলো হাজার সাতশো ইহুদি ইতিমধ্যে চলে গেছে এতে কি আপনি আনন্দিত তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন লেজার দিয়ে ড্রোন ও রকেট ভূপাতিত করবে ইসরায়েল উচ্চ শক্তিশালী লেজার অস্ত্র পদ্ধতিটি উন্নত সেন্সর ও ট্র্যাকিং সিস্টেম সহ একটি বিমানের উপর ইনস্টল করা হয়েছিল এবং বিভিন্ন পরিসীমা ও উচ্চতায় একাধিক ড্রোনের উপর ব্যবহার করা হয়েছিল ড্রোন ও রকেট হামলা ঠেকাতে লেজার অস্ত্র তৈরি করেছে ইসরায়েল দুই সালের মধ্যে অস্ত্রটি ব্যবহার উপযোগী হবে ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ শক্তিশালী লেজার অস্ত্র পদ্ধতিটি উন্নত সেন্সর ও ট্র্যাকিং সিস্টেম সহ একটি বিমানের উপর ইনস্টল করা করা হয়েছিল বিভিন্ন পরিসীমা ও উচ্চতায় একাধিক ড্রোনের উপর ব্যবহার করা হয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেম সহ দ্বারা গত সপ্তাহে পরিচালিত পরীক্ষার সময় লেজার ইনস্টল করা বিমানটি একশো ভাগ উড়ন্ত বস্তু চলাচলে বাধা ও ধ্বংস করে দিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি টুইটে জানিয়েছে বিশ্বের মধ্যে এই জাতীয় ক্ষমতা প্রদর্শনে ইসরায়েলি প্রথম সক্ষম হয়েছে পরীক্ষা চলাচলে অস্ত্রটি এক কিলোমিটার রেঞ্জের ভেতর ভেতরে থাকা ড্রোনকে বিধ্বস্ত করে দিতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল ইয়ানিব রটেম জানিয়েছেন বিশ কিলোমিটার রেঞ্জের একশো কিলোওয়াট ক্ষমতার পরীক্ষামূলক এই অস্ত্র আগামী তিন থেকে চার বছরের মধ্যে দেখা যাবে যেসব কারণে অনিবার্য হয়ে উঠেছে ইসরায়েলের পতন দখলদার ইসরায়েলের সাথে গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের লজ্জাজনক পরাজয়ের পর হামাস ও ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের নেতারা এ যুদ্ধে সহায়তা করার জন্য ইরানের সর্বোচ্চ নেতার কাছে লেখা চিঠিতে কৃতজ্ঞতা জানিয়েছিলেন জবাবে ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ হিল ওজামা খামিনী যুদ্ধে বিজয় ফিলিস্তিনিদেরকে অভিনন্দন জানান তিনি বলেন আগামী দিনগুলোতে ফিলিস্তিন আরো বেশি শক্তিশালী এবং ফিলিস্তিনি তরুণ সমাজ ও প্রতিরোধ সংগঠনগুলোর মোকাবেলা মোকাবেলায় ইহুদিবাদী ইসরায়েল আরও বেশি দুর্বল হয়ে পড়বে সর্বোচ্চ নেতা বলেন বর্বর ইসরায়েল শীঘ্রই একথা উপলব্ধি করবে যে ফিলিস্তিনি জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন মোকাবেলা করা সম্ভব নয় যে কারণে এবার গাজা যুদ্ধের পর ইসরায়েলের পতনের দিন গণনা শুরু হয়েছে বলে অনেকেই মনে করেছেন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের বিজয় এই অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর জন্য নবযুগের সূচনা করেছে এ বিজয় এমন এক নয়া অধ্যায়ের সূচনা করেছে যা চূড়ান্ত চূড়ান্ত বিজয়ের দিকে ফিলিস্তিনিদেরকে নিয়ে যাবে ফিলিস্তিনিরা আরো বেশি উদ্দীপ্ত ও আশার আলো দেখতে পাচ্ছে বারো দিনের যুদ্ধে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইসরায়েল কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হলেও অধিকাংশ রকেট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয় এবারের যুদ্ধ দখলদার ইসরায়েল এক নতুন অভিজ্ঞতা অর্জন করেছে আর তা হচ্ছে নীল থেকে ফোরাত পর্যন্ত ইসরায়েলের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে তারা ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের শক্তির ভাষা উপলব্ধি করতে পারছে যারা কিনা এতদিন ধরে ইসরায়েলি সেনাদের গুলির বিনিময়ে পাথর দিয়ে প্রতিরোধ করে এসেছে ফিলিস্তিনের অসহায় জনগণ তিহাত্তর বছর ধরে ইসরায়েলি জুলুম নির্যাতন ও আগ্রাসনের শিকার হয়ে আসছে নিজের বাড়ি থেকে তাদেরকে উৎখাত করা হচ্ছে কিন্তু তারপরও তারা দখলদার এই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে পাথর মেরে প্রতিরোধ করার যুগ পেরিয়ে এসেছে ফিলিস্তিনিরা আজ নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত আনছে আবাবিল পাখির বহন করা পাথর খণ্ড যেমন আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে ধুলোই মিশিয়ে দিয়েছিল ঠিক তেমনি আজ নির্যাতিত ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের নাবিশ্বাস উঠে গেছে বাস্তবতা হচ্ছে তিহাত্তর বছর আগে দখলদারিত্বের মাধ্যমে অবৈধভাবে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা এ অঞ্চলের ফিলিস্তিনি অধিবাসীদের উপর জুলুম নির্যাতন নির্যাতন দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পরিস্থিতি অমল পাল্টে গেছে এবং দখলদার এই শক্তি ক্রমেই পতনের দিকে ধাবিত হচ্ছে দুই সালে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়তুল্লাহ হিল ওজামা খামিনী ইসরায়েলের পতনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন সে সময় তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আগামী পঁচিশ বছরের মধ্যে এ অঞ্চলে ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না সর্বোচ্চ নেতার এই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী দ্রুতই ফলতে শুরু করেছে এবং সারা বিশ্ব দেখতে পাচ্ছে দখলদার ইসরায়েল আজ ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি গাজায় বারো দিনের যুদ্ধে ইসরায়েলের পরাজয় এই সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে পর্যবেক্ষকরা বলেছেন ইসরায়েলের যে দ্রুত পতনের দিকে এগিয়ে যাচ্ছে তার একটি বড় প্রমাণ হচ্ছে অভিবাসী ইহুদিরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে গত বেশ বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে ইউরোপ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আসা অবৈধ অবৈধ ইহুদি অভিবাসীরা এ অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে একটি দেশ বা রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা থাকবে যা হবে স্থানীয় জনগোষ্ঠীর উপর ভিত্তি করে কিন্তু ইসরায়েল অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসা একটি দখলদার শক্তি যাদের না আছে কোনো নিজস্ব জনগোষ্ঠী না আছে কোনো নিজস্ব ভূমি স্থানীয় ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে ইসরায়েলি কর্মকর্তারা দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ইহুদিদেরকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে এ অঞ্চলে এনে জড়ো করেছে ছিল কিন্তু এখানে এসে ইহুদিরা উল্টো চিত্র দেখতে পাচ্ছে তারা বুঝতে পারছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং মিথ্যা আশ্বাস দিয়ে এখানে আনা হয়েছে সে কারণে অভিবাসী ইহুদিরা ধীরে ধীরে এ অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে খোদ ইসরায়েলের এক পরিসংখ্যানে দেখা গেছে উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে সাত লাখ বিশ হাজারের বেশি ইহুদি অভিবাসী এ অঞ্চল ছেড়ে চলে গেছে এবং তারা আর কখনোই ফিরে আসেনি দুই সালেও বহু সংখ্যক ইহুদি ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে এবং ষোলো হাজার সাতশো ইহুদি ইতিমধ্যে চলে গেছে দখলদার ইসরায়েল যে ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে তার আরেকটি প্রমাণ হচ্ছে নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা মাসের পর মাস ধরে ক্ষমতার দ্বন্দ্ব অবৈধ ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে ফলে রাজনৈতিক ও সামাজিক অক্ষয় চরম আকার ধারণ করেছে এ অবস্থায় ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে যতটা না জর্জরিত অভ্যন্তরীণ সংকটে তার চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু ইসরায়েলিদের নিজস্ব কোনো জাতিসত্তার অস্তিত্ব নেই এবং বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিদের মধ্যে মধ্যে জাতীয় ঐক্যের অভাব রয়েছে সে কারণে ইসরায়েলের কর্মকর্তারা এটাকে তাদের অস্তিত্বের জন্য বিরাট হুমকি হিসেবে দেখেছেন এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ সামাজিক অসন্তোষ ও গোলাযোগ এমন চরম আকার ধারণ করেছে ফলে ভেতর থেকে ইসরায়েল যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে সামরিকভাবেও ইসরায়েল অনেক দুর্বল হয়ে পড়েছে বহু বছর ধরে পার্শ্বদের গণমাধ্যমগুলো ইসরায়েলের সামরিক বাহিনীকে অপরাজয় শক্তি হিসেবে তুলে ধরেছে এভাবে তারা আরবদের মধ্যে বিশেষ করে ফিলিস্তিনিদের মধ্যে মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে কিন্তু ফিলিস্তিনিদের সাম্প্রতিক রকেট ও ক্ষেপণাস্ত্র বর্ষণ পশ্চাদদের এই প্রতারণাকে মিথ্যা প্রমাণিত করেছে আর এটাও প্রমাণ করেছে ইসরায়েল কোনো অপরাজয় শক্তি নয় ইসরায়েল ভেবেছিল তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহজেই ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়ে দিতে পারবে কিন্তু শেষ পর্যন্ত অত্যন্ত অপমানের সাথে তারা যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ হিল ও জামা খামিনি সম্প্রতি বিশ্ব কুদস দিবসের ভাষণে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের তেত্রিশ দিনের যুদ্ধ এবং গাজায় বাইশ দিন ও এরপর আট দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর একের পর এক পরাজয়ের কথা উল্লেখ করে বলেছেন এ থেকে বোঝা যায় ইসরায়েলের শক্তি খুবই দুর্বল সর্বশেষ গাজায় বারো দিনের যুদ্ধেও ইসরায়েলের সামরিক দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর ধারাবাহিক বিজয় প্রমাণ করে দখলদার ইসরায়েল খুব শীঘ্রই বিলুপ্ত হতে চলেছে ইরাক ও সিরিয়ার তেল সম্পাদক ও খাদ্য লুটপাট অব্যাহত রেখেছে মার্কিন সেনারা পশ্চিম এশিয়া সহ বিশ্বের যে কোনো প্রান্তে মার্কিন সেনাদের উপস্থিতি ওই অঞ্চলের জনগণের জন্য দুঃখ দুর্দশা নিরাপত্তাহীনতা ও অস্থিশীলতা সৃষ্টি করা ছাড়া আর কিছুই বয়ে আনেনি মার্কিন সরকার নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি করলেও বাস্তবতা হচ্ছে তারা যেখানে গেছে সেখানেই নতুন নতুন সংকট সৃষ্টি হয়েছে বছরের পর বছর ধরে দখলদার মার্কিন সেনা এবং তাদের অনুগত বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ও ইরাক সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে ইরাক ও সিরিয়া সরকারের বিরোধিতা ও তীব্র সমালোচনা সত্ত্বেও মার্কিন সেনারা তাদের অনুচরদের সহায়তায় এই দুই দেশের ওপর দখলদারিত্ব বজায় রেখেছে এবং তাদের প্রাকৃতিক সম্পদ ও কৃষি পণ্য লণ্ঠন অব্যাহত রেখেছে অথচ সিরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং তাদের অমানবিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে এই দেশের জনগণ অর্থ সামাজিক ক্ষেত্রেও প্রচন্ড চাপের মধ্যে আছে সিরিয়ার আল আখবারিয়া টেলিভিশন চ্যানেল এ সংক্রান্ত এক প্রতিবেদনে সে দেশে মার্কিন সেনাদের লোটপাটের একটি চিত্র তুলে ধরে রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দখলদার মার্কিন সেনারা তাদের অনুচরদের সহযোগিতায় সিরিয়ার তেল সম্পদ এবং সেখানে উৎপাদিত গম লুটপাট করে ইরাকে নিয়ে যাচ্ছে সর্বশেষ তারা সিরিয়ার জাজিরা এলাকা থেকে বত্রিশ লরি ভর্তি গম চুরি করে ইরাকে অবস্থিত তাদের সামরিক ঘাটিতে নিয়ে গেছে কেবলমাত্র গত মাসেই তারা একশো পঞ্চাশটিরও বেশি লরি ভর্তি গম সিরিয়া থেকে ইরাকে পাচার করেছে সেই সঙ্গে চুরি করা তেল ভর্তি পাঁচশোটিরও বেশি তেল ট্যাঙ্কার সিরিয়া থেকে থেকে ইরাকে স্থানান্তর করা হয়েছে পর্যবেক্ষকরা বলেছেন ইরাকের উত্তরে এবং সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে দখলদার মার্কিন সেনাদের উপস্থিতির অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে এই দুই দেশের তৎপর বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী গ্রুপগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্য অস্ত্র ও অর্থের যোগান দেওয়া মার্কিন সেনারা এমন সময় সিরিয়ার জনগণের সম্পদ লন্ঠনের কাজে ব্যস্ত যখন ওই অঞ্চলের জনগণ বিক্ষোভ মিছিল করে এ অঞ্চলে মার্কিন সেনা ও তাদের অনুগত সন্ত্রাসীদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে বিশেষ করে কয়েক সপ্তাহ আগে সিরিয়ার আলেপ্পো প্রদেশের আরব উপজাতিরা মানবিজ এলাকার অধিবাসীদের প্রতি সমর্থন জানিয়ে ওই অঞ্চলে তৎপর বিদেশি অনুচরদের মোকাবেলায় সহায়তার ঘোষণা দিয়েছিল সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে স্থানীয় অধিবাসীরা সংকটে পড়েছে এবং জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে এমনকি ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাটিতে প্রায় হামলার ঘটনা ঘটেছে তাই সমগ্র এই অঞ্চলের জনগণের একটাই দাবি তার তা হচ্ছে তাদের দেশ থেকে দখলদার সেনা ও তাদের অনুচরদেরকে অবশ্যই বেরিয়ে যেতে হবে গতকালও সিরিয়ায় অবস্থিত আমেরিকার দুটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে ইরাকেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রায় রকেট হামলা হচ্ছে ফলে দিন যতই গড়াচ্ছে ততই এ দুটি দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরদার হচ্ছে সূত্র পার্টস টুডে সিরিয়ায় মার্কিন টহল সেনা দলকে বাধা দিল রুশ বাহিনী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন একটি সামরিক বহরকে বাধা দিয়েছে রাশিয়ার সেনারা মার্কিন সামরিক বহরে অন্তত চারটি সাজোয়ান ছিল রাশিয়ার আরটি টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে এম ফোর মহাসড়কের মাঝামাঝি স্থানে মার্কিন সেনা বহরকে বাধা দেয় রাশিয়ার সেনারা তাল তামর শহর থেকে দশ কিলোমিটার পশ্চিমে এই ঘটনা ঘটে ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে রুশ সামরিক বাহিনীর বাধার মুখে মার্কিন সেনা বহর ফিরে যেতে বাধ্য হয় রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে নিরাপত্তা চুক্তি রয়েছে মার্কিন সেনারা তা ভঙ্গ করে তাহলে বের হওয়ার কারণে রুশ সেনারা তাদেরকে বাধা দেয় রাশিয়া বলে হাসাকা প্রদেশে মার্কিন সেনাদের চলাচলের বিষয়ে আমেরিকা আগেভাগে কোনো নোটিশ করেনি হাসাকা প্রদেশে মার্কিন সেনারা দখলদারিত্ব কায়েম করে রেখেছে সেখানে তারা কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ কে মদত দিচ্ছে তুরস্কের সেনারাও প্রদেশের একটি অংশ নিয়ন্ত্রণ করে সিরিয়া সরকারের কোনো অনুমতি না নিয়ে আমেরিকা ও তুরস্ক সেখানে সেনা মোতায়েন করে রেখেছে অন্যদিকে দামেস্কের সরাসরি আমন্ত্রণে সিরিয়ায় সেনা পাঠিয়েছে রাশিয়া শেখ জার্রাহতে ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি পুলিশের হামলা পূর্ব জেরুজালেমের শেখ জাররা হতে ফিলিস্তিনিদের উপর আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের পুলিশ বাহিনী সোমবার রাতভর পুলিশ ফিলিস্তিনিদের ওপর স্টার্ন গ্রেনেড ও জল কামান ছুড়েছে খবর আল জাজিরার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সোমবার সন্ধ্যায় ইহুদি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় দুপক্ষের মধ্যে পাথর ও চেয়ার ছোড়াছুড়ি হয় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ ও ইসরায়েলি সেটলারদের হামলায় অন্তত বিশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন এছাড়া বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ আহতদের মধ্যে ষোলো জন পিপার স্প্রে ও টিয়ার গ্যাসে আহত হন এছাড়া এক বৃদ্ধ আহত হয়েছেন মাথায় আঘাত পেয়ে